পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে পড়ে যাইতেছে ফেরি পড়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেখেন ভাই ফেরি পড়ে দেবো রে গাড়ি পরে দেবো গাড়ি পরে দেবো গাড়ি পরে দেবো এখন গাড়ি পরে দেবো সে পুনার মানে এটি পুড়ে যাবে পুড়ে যাবে পুড়ে যেতে না বাংলা গ্রন্থ হয় না গো শাড়ি বেশি আর দশ হয় নাকি আলাদা লাফা আর ফিরে পড়বো নাকি এরে ভাই ফিরে পড়ে গেছে পড়ে গেছে অলরেডি পড়ে গেছে পড়ে গেছে আপনি পড়ে গেছে পড়ে গেছে ডুবে গেছে వెళ్ళిపోయినా కొరుకున్నా ఫ్రీ కొరుకున్నా ఫ్రీ కొరుకున్నా కొరుకున్నా కొరుకున్నా Ah,